লক্ষ্মী সোনা আমার লক্ষ্মী সোনা মন মানে না আমার মন মানে না ঘুম আসে না আমার ঘুম আসে না লক্ষ্মী সোনা আমার লক্ষ্মী সোনা আদর দিব সোহাগ দিব করিস না তুই বাইনা তুই যে আমার মনের ঘর হৃদয়ের আয়না আদর দিব সোহাগ দিব করিস না তুই বাইনা তুই যে আমার মনের ঘরের হৃদয়ের আমার লক্ষ্মী সোনা আমার লক্ষ্মী সোনা মন মানে না আমার মন মানে না কথায় কথায় করিস রে তুই বড়ই অভিমান যত্ন করে বুকের মাঝে দিব তোকে স্থান আদর করে ডাক রাখছি তোরে নামটাতে তোর ময়না তোরে আমি ভালোবেসে দিব সোনার গয়না আদর দিব সোহাগ দিব করিস না তুই বায়না তুই যে আমার মনের ঘরে হৃদয়ের আয়না আরে লক্ষ্মী সোনা আমার লক্ষ্মী সোনা মন মানে না আমার মন মানে না তুই যে আমার মনের ঘরে দুটি আঁখি তোরে ছাড়া আমি কেমনে বাঁচি